সম্মানিত দর্শক আমরা আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেডিং সেন্টারের আমরা যে হোম সার্ভিসিং সেবা চালু করেছি বাসায় গিয়ে আমরা যেই নষ্ট পুরাতন ঠাড়া করে জ্বলে গেছে বারবার মেরামত করার পর ভালো চলছে না তো সেই সমস্ত টিভি আমরা রিপেয়ারিং করে থাকি তো আমরা আবারও চলে এসেছি আজকে আরেকটি বাসায় তো আমার সামনে দেখতে পারতেছেন একটি এলজি একুশ ইঞ্চি সিআরটি টিভি রয়েছে তো এই টিভিটির সম্পূর্ণই ওকে আছে শুধুমাত্র ছবি নাই সাউন্ড নাই শুধু ফ্যাট ফ্যাট ফ্যাট ফ্যাট করে বাড়ি মারছে তো আমরা এটাকে এখন রিপেয়ারিং করব এবং আপনাদেরকে দেখাবো এটার কি প্রবলেম এবং আপনারা যারা কাজ করেন যাতে আপনাদের কাজ করতে অনেকটা সুবিধা হয়ে যায় তো শুরু করা যাক আজকের প্রবলেম আমরা এখন এই টিভিটি খুলে নেব তো যেহেতু আমরা হোম সার্ভিসিং গেলে যথেষ্ট পরিমাণ আলো পাই না সেক্ষেত্রে আমরা নিজের এই টর্চ লাইট নিয়ে আসি একটা বাতি দেন নাক গলিয়ে রাখার জন্য হ্যাঁ হ্যাঁ এটার জন্য বাতি লাগবে হাতে যারা টেকনিক্যাল আমরা নিজেরাই আমার মতো ব্যবসা করতে পারবেন প্লাস চাইলে চাকরি করতে পারবেন

তো কি সম্মানিত দর্শক আমরা <coughs> তো আপনারা দেখতে পারলেন এটা ফ্যাট ফ্যাট ফ্যাট ফ্যাট করে তো আমরা এটা টিভিটি ফুল খুলে নিয়েছি এখন এটাকে আবারও এসি লাইন দেব এসি লাইন দিয়ে দেখব আমি একটি বাইপাস এসি কট লাগিয়ে নিতেছি

আমার আনতে যে লাগে আমি তো আমরা বন্ধুরা আমরা একটু ভোল্টেজটি এই লাইটটা ধরে দিকে ভোল্টেজটি একটু মেপে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটা ফেট ফেট ফেট ফেট ফেট ফেট শব্দ আসতেছে ভোল্টেজ বেরোচ্ছে তো আমরা আগে একটু দেখে নেই এটার কি কি পার্টস প্রবলেম হয়েছে তো প্রথমত আমরা সব পাচ্ছি এখানে তার আগে আমরা আগে ট্যান্ডেস্টারটা একটু খুলে নেব তারপর একটু দেখিয়ে দিই আপনাদেরকে তো আমি আউটপুট ট্যান্ডেস্টারটাকে খুলে নিলাম লাইভ ট্যান্ডেস্টার হাতে আমরা এখন আউটপুটটা আউটপুটটা মিক্সারটি আগে লাগিয়ে দেব কি দেখবি তুই তো দেখতে পেলেন আমরা এই পাশটি আপাতত লেগে খারাপ পেয়েছি তো এই পাশটি আমরা এখন চেঞ্জ করবো হ্যাঁ। তো দেখতে পেলেন আমি ট্রানজিস্টারটি নিয়ে নিলাম তো এই ট্রানজিস্টারটি আমি এখন লাগিয়ে দেবো 我拿着呢，包着。我大姨，俺们家你看见了？ তো আমরা আসলে কিছু লুজ ফাংশানও ছিল সেটাও আমি ঠিক করে দিলাম এখন এই ট্রানজিস্টারটি লাগিয়ে দিলাম এখন দেখি এটার কি পরিস্থিতিটা আচ্ছা। পুরা লয়েছে হ্যাঁ, হ্যাঁ? আবার ইয়া কম আই কয় তো সব কম এমন এটা মেশিন চললে হবেই তো আমরা <coughs> টিভিটি ওকে করে ফেললাম এখন শুধু কাজ হচ্ছে <coughs> এখন এমন আগে এমন আওয়াজ অনেক

Non দরকার থেকে এক হাজার টাকা না অনেক কম অনেক ছয়শো টাকা কারণ এটা এক হাজার যে সেটা লাগেনি থেকে ছোট পার্স লাগছে টিয়া দিয়ে দেবে ঠিক আছে এক আচ্ছা, একবার কমাই দিলাম এই যে আমি এটার কথা বলছিলাম যদি এই পাঁচটা লাগতো তাহলে আপনার থেকে আমি এক হাজার টাকা একটাও কম নিলাম মনে এখন এটা লাগে নাই এটার সাথে আরেকটা রয়েছে পার্স ওই যে দিয়ে দিছি ওই পাঁচটা লাগছে এদিকে আপনার টাকা কম নিতে আছে ঠিক আছে হ্যাঁ। খুশি হয়েছেন আচ্ছা, কারণ আমরা চুরি সিটারি করে ব্যবসা করি না না বাবা না তোমরা মনে করো একটা মেস্তুরি একটা তোমরা মেকানিক

কয়েকটা পার্সি গিয়েছে তার মধ্যে ক্যাব গিয়েছে ট্রানজিস্টার গিয়েছে লুজ ফাংশন তো সর্বশেষ বলতে গেলে আমরা তারপরও টিভিটি ওকে করতে সক্ষম হলাম এবং আপনারা দেখতে পারতেছেন আমাদের টিভিটি সম্পূর্ণ ওকে টিভিটির ছবি চলছে সাউন্ড চলছে ফ্যাট ফ্যাট দূর হয়ে গেছে এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম